মোটর কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন আমি আজ আপনাদেরকে দেখাবো এ মোটরটা চলতে চলতে ঝাঁকি পারছে তো ঝাঁকি পারছে কিসের জন্য আমি ঝাঁকি পাড়ার প্রবলেমটা সলভ করব তো মোটরটার কয়েল ঠিকই আছে তো এই কয়েল আপনারা কিভাবে চেক করবেন যে ঠিক আছে না পুড়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ডিজিটাল মিটারের রেজিস্ট্যান্স সেকশানে এটাকে রাখবেন রেখে এই মোটরের যে তিনটে পয়েন্ট বেরোচ্ছে এই তিনটে পয়েন্টে একটা একটা করে ঠেকাতে হবে ঠিকই দেখুন এখানে রেজিস্ট্যান্স শো করছে one point two two three resistance show করছে আর এটাতে সেম তাই one point two three resistance show করছে তো মোটরের কয়েল ঠিক আছে কয়েল পড়া থাকলে রেজিস্ট্যান্স সেকশান একদম জিরো জিরো দেখাতো রেজিস্ট্যান্স দেখাতো না মোটরের কয়েল ঠিক আছে তো মোটরটা ঝাঁকি পাড়ছে কিসের জন্য সেটা আমি আপনাদেরকে দেখাবো তো মোটরটা ঝাঁকি পাড়ার সমস্যা সারতে হলে মোটরটাকে খুলতে হবে তো মোটরটা খোলার জন্য এই যে পেছনের পাখাগুলোকে এই কুলিং পাখাটাকে খুলে ফেলতে হবে কুলিং পাখাটা খুলে ফেলে মোটরটাকে খুলে বের করতে হবে তো এই আপডেট খুলতে হলে আপনাদেরকে এলেঙ্কি রেঞ্জ ব্যবহার করতে হবে এই নাটগুলোকে খুলে বের করতে হবে তো আমি এলেঙ্কি রেঞ্জ দিয়ে এই নাটগুলোকে খুলব আস্তে আস্তে বাড়ি মারতে পিছনের এই ঢাকনাটা খুলে যাবে খুলে যাবে এই যে ঢাকনাটা খুলে গেছে এভাবে টান দিলে খুলে যাবে দেখুন এই যে মোটরের কয়েল ঠিক আছে এই মোটরের ঝাঁকি পাড়া কেস সম্ভবত দুটো কারণে হয় এই যে সেন্সার লাগানো আছে এই যে মোটরের কয়েলের সাথে যে এই সেন্সার বোর্ডটা লাগানো আছে এই বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে মোটর ঝাঁকি পাড়ে তো এই সেন্সারটাকে চেঞ্জ করে দিলে মোটর ঝাঁকি পাড়া বন্ধ হয়ে যায় আর দ্বিতীয়ত ঝাঁকি পাড়ে না তো এই মোটরটা রোটারটাকে বের করতে হবে তো রোটারটা আপনারা এভাবে টেনে বের করতে পারবেন না এই রোটারের সঙ্গে ম্যাগনেট লাগানো আছে এই এটাকে বের করতে হলে এভাবে টুক করে বাড়ি মেরে বের করতে হবে কিন্তু এভাবে চেপে বের করতে পারবেন না এই যে খুব হার্ড বের করতে হলে আপনাদেরকে এই রকম পাইপ নিতে হবে পাইপ নিয়ে এই যে শ্যাপে মাঝখানে এভাবে সেট করে দিতে হবে সেট করে দিয়ে এভাবে চাপ দিলে রোটারটা বেরিয়ে আসবে এভাবে বেরিয়ে যাবে এই রোটারে ম্যাগনেট থাকে ম্যাগনেট যদি সরে যায় কিংবা এই সেন্সার যদি খারাপ হয়ে যায় এই যে এই সেন্সার যদি খারাপ হয়ে যায় তাহলে মোটর ঝাঁকি পাড়ে চলবে তো দেখুন এই যে এই রোটারটা এই ম্যাগনেটটা সরে গেছে এই যে এই রোটারটা ম্যাগনেটটা সরে গেছে তো এই সরাটা কিভাবে সরে যাওয়ার জন্য মোটরটা ঝাঁকি পেড়ে ঝাঁকি পেড়ে চলছে তো এই ই রিক্সা টোটো গাড়ির মোটর দুটো কারণে পেড়ে ঝাঁকি পেড়ে চলে এই যে সেনসার বোর্ড আছে এই যে সেনসার লাগানো আছে তিনটে এই সেনসার খারাপ যদি হয়ে যায় তাহলে মোটর ঝাঁকি পাড়ে আর যদি মোটরের যে ম্যাগনেট লাগানো থাকে এই যে ম্যাগনেট এই ম্যাগনেট যদি খারাপ হয়ে যায় বা ম্যাগনেট যদি জায়গা থেকে সরে যায় তাহলে মোটর ঝাঁকি পেড়ে চলে তাহলে মানে ম্যাগনেট লড়ে বেড়ালে মোটরটা যখন ম্যাগনেটিং করবে তখন যদি লড়ে বেড়ায় তাহলে মোটর ঝাঁকি পারবে এই যে দেখুন এই মোটরটা এই যে এই যে ম্যাগনেটগুলোন এগুলো প্রত্যেকটা একটা একটা ম্যাগনেট ম্যাগনেট লাগানো আছে এই ম্যাগনেটগুলোন লড়ে গেছে এই যে এখান থেকে সরে গেছে এই যে দেখুন এখান থেকে সরে গেছে এই যে এই ম্যাগনেটটা এখান থেকে সরে গেছে এই যে এখানে সমানভাবে নেই এই যে সমান নেই সেই জন্য মোটরটা ঝাঁকি পেড়ে চলছে এই যে এই ম্যাগনেটটা যেমন সমান আছে এটা সমান আছে কিন্তু এই ম্যাগনেটটা সমান নেই এটা নেই এটা নেই এই সমান না থাকার কারণে মোটরটা ঝাঁকি পেড়ে চলছে যদি ভাবেন টাইট করব টাইট করেও অতটা ভালো হবে না তো এই রোটার আপনাদেরকে চেঞ্জ করে নেওয়াটাই সব থেকে বেটার হবে এটা চেঞ্জ করে নিলে এটাকে চেঞ্জ করে নেবেন এই ম্যাগনেট টাইট করার করতে যাবেন না এই টাইট করে অত ভালো সার্ভিস খুব পাবেন না এই ম্যাগনেট বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নতুন লাগিয়ে নেবেন এই ম্যাগনেট আর এই সেন্সারের কারণে এই যে সেন্সারের কারণে ঝাঁকি পেড়ে চলে